হাই গাইস আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেল ডিজিটাল ওয়ার্ল্ডে আজ আমরা আপনাদের সামনে ইমোর কিছু এমন অতি গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আমরা আপনাদের আজকে দেখাতে যাচ্ছি তো মূল পর্বে যাওয়ার আগে আমি অবশ্যই বলে যাব যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি কিংবা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ তো শুরুতেই মূল পর্বে যাওয়ার আগেই আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে ইমোতে এমন কিছু সেটিং আছে যেগুলো আমরা অনেকেই জানি না যার কারণে আমাদের এমবি অনেকটুকু খরচ হয় কিংবা যারা ফ্রি ওয়াইফাই অনেক এমবি থাকে তাদের এমবিগুলো অপচয় হয় সেগুলো আপনিও ব্যয় করতে পারবেন ইমোতে এবং যারা লাইকি ভিডিও দেখতে ইচ্ছুক তাদেরকেও এটা ভালো লাগবে লাইকি ভিডিও দেখতে অনেক মজা লাগে এবং লাইভে চ্যাট করতে অনেক ভালো লাগে সেখানেও আপনি আড্ডা দিতে পারবেন তো চলুন এখন আমরা জেনে নিই সেই সম্পর্কে তো মূল পর্বে আমি চলে যাচ্ছি আমি এখন ইমো বেটা যেটা এখন বর্তমানে বেশি অংশ লোকে ইউজ করে তো আমি সেইটাতে আছি তো আমার ইমো অ্যাকাউন্টে এখানে সবার ইমো অ্যাকাউন্টে এইভাবে দেওয়া থাকে চ্যাট মাই প্ল্যান্ড এক্সপ্লোরর তো আমরা এক্সপ্লোরে চলে যাব এক্সপ্লোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফাংশন দেওয়া আছে জয়েন group imo call imo phone calls add friends my files and more তো মরে যাওয়ার পরে আপনার সেটিংটা আসবে আমরা মরে চলে গেলাম মরে যাওয়ার পর এখানে সেটিং আছে another login another account create group chat আপনি যদি কোনো গ্রুপ ক্রিয়েট করতে চান তাহলে এখানে অবশ্যই ক্লিক করবেন ক্রিয়েট গ্রুপ চ্যাট তারপর এখানে আপনার ফ্রেন্ডসদের আপনি সিলেক্ট করে তাদেরকে নিয়ে আপনি গ্রুপ তৈরি করে দিতে পারবেন এবং সবার সাথে গ্রুপে চ্যাট করতে পারবেন তো চলুন আমরা এখন সেটিংয়ে চলে যাই সেটিংয়ে এখানে দেখেন উপরে আছে imo account setting notification function privacy media storage and general about us তো আমরা সবগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো তো প্রথমে আমরা জেনে নিচ্ছি imo account setting imo account সেটিংয়ে আপনার সব কিছু দেওয়া থাকবে এখানে আপনি যদি ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করতে পার চান তাহলে এখানে ক্লিক করে ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন তো আমার চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না আমি শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে চেঞ্জ করবেন এখানে আপনি আপনার নাম্বার যেই নাম্বারে চেঞ্জ করবেন সেই নাম্বারটা শুধু দিবেন তারপরে নেক্সটে দিলে অমনিতেই আপনার নাম্বার চেঞ্জ হয়ে যাবে এরপরে এখানে নিকনেম নিকনেম এখানে যদি আপনার নিকনেম অন্য কিছু দেওয়ার ইচ্ছা থাকে কিংবা নিকনেম চেঞ্জ করার ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে আপনার নতুন নামটা দিতে পারেন দিয়ে ঠিক চিহ্ন দিলেই আপনার নতুন নামটা চলে আসবে এবং যারা আপনার অ্যাকাউন্টে রিকোয়েস্ট করছে আপনার সাথে আপনার ফ্রেন্ড হওয়ার এখানে সবগুলো আসবে ম্যানেজ ডিভাইস এটাতেও আপনার কোন সেটের সাথে এটা কানেক্টেড আছে কিংবা আপনি কোন মোবাইল দিয়ে চালাচ্ছেন সেই লিস্টটা আসবে যদি এর আগে আপনি এই ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো মোবাইলে চালান তাহলে অবশ্যই এখানে এই লিস্টটা আসবে এবং another account login another account account এটাও সেই একই রকম আপনি যদি অন্য অ্যাকাউন্টে লগ ইন করতে চান তাহলে পারবেন এবং ডিলিট ইমো অ্যাকাউন্ট এটা যদি আপনি চান যে আপনার ইমো অ্যাকাউন্ট ডিলিট করে দিতে তাহলে এখানে ক্লিক করে অবশ্যই ডিলিট করে দিতে পারবেন তো চলুন এখন জেনে নেই দ্বিতীয়টা নোটিফিকেশন নোটিফিকেশনে আপনি আপনার ইমোতে অনেক সময় আপনার ফ্রেন্ডস আপনাকে কোনো ফটো দিলে কিংবা টেক্সট হলে সেইটা আপনার ইমতে আসবে যদি নোটিফিকেশান বেলটি অফ থাকে তাহলে অবশ্যই আসবে না আর আপনি যদি নোটিফিকেশন টোনে যদি কোনো টোন লাগিয়ে থাকেন তাহলে যে কোনো প্রকার টোন লাগালেই আপনার ইমতে কোনো নোটিফিকেশন আসলে সেটা বেজে উঠবে সেই টোন অনুযায়ী সেটা আপনার প্রিয় গান দিয়েই হতে পারে কিংবা কোনো গানের সাউন্ড দিয়ে হতে পারে এবং গ্রুপে যদি কেউ আপনাকে নোটিফিকেশন দেয় কোনো গ্রুপে যদি আপনি ইচ্ছা থাকে যে গ্রুপের সবগুলো এস এম এস আপনার দেখার কিংবা এগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই গ্রুপ নোটিফিকেশনটি অন করে রাখবেন সাউন্ডটি অন করে রাখবেন তাহলে গ্রুপে কোনো চ্যাট হলেই সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন বেলটা বেজে উঠবে তো এইভাবে সবগুলোতে স্টোরিতেও এইরকম কল সেটিংসও এরকম পার্টি নোটিফিকেশন যে এইটাতেও এরকম তো চলুন আমরা এখন জেনে নেই তৃতীয় নম্বর ফাংশন ফাংশনটা আপনার কাছে অত জরুরি যেটা আমার মনে হচ্ছে ফাংশনে এমন কিছু সেটিং আছে যেগুলো জানলে আপনার অনেক কাজে আসবে তো চলুন এখন আমরা অতি জরুরি ফাংশনটা জেনে নেই ফাংশনে ফাংশনে এখানে Likee video who's online live এই তিনটা দেওয়া আছে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি লাইকি ভিডিও দেখতে ইচ্ছুক হন কিংবা লাইকি ভিডিও খুব বেশি পছন্দ করেন তাহলে এখানে লাইকি ভিডিওটা ওপেন করে রাখবেন ক্লিক করে ওপেন করে রাখবেন তখন আপনার লাইকি ভিডিওটা চলে আসবে তো আমি তিনটেই একসাথে ওপেন করে দিয়ে দিচ্ছি অনেকের হয়তো বোরিং লাগবে এত টাইম নেওয়ার জন্য তো আমি তিনটেই এখানে ওপেন করে দিচ্ছি Likee video who's online live তিনটেই করেছি এখন আমি মো অ্যাকাউন্টে চলে যাই তো আমি ওখানে গিয়ে আপনাদের দেখাবো এই যে দেখেন এখানে এক্সপ্লোরে জয়েন গ্রুপের পর আগে কিন্তু হুইজ অনলাইন লাইভ এই দুইটা ছিল না শুধু ছিল Imo phones call add friends মাইফালস মোর এইগুলোই ছিল কিন্তু এখন এখানে হুইজ অনলাইন সেটাও আসছে লাইভও আসছে হুইজ অনলাইনে আপনার ইমোতে যে কেউ যে কেউ নম্বরটা চলে আসবে এবং লাইভে একই রকম বিগো লাইভ যারা পছন্দ করেন তাদের জন্য এটা তারা বিগো লাইভে কথা বলতে পারেন যারা লাইফ খুব বেশি পছন্দ করেন তারাও এটা ইউজ করতে পারেন এখন আমরা চলে যাই লাইক ভিডিও লাইক ভিডিও এখানে দেখি যে দেখেন আগে আপনার স্টোরির ফর এখানে শুধু কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল হিমো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখন এখানে লাইকি ভিডিওটা চলে আসছে এই লাইকি ভিডিওতে আপনি যে কোনো লাইকি ভিডিও দেখতে পারবেন যে কোনো প্রকার লাইকি ভিডিও দেখতে পারবেন কোনো সমস্যাই হবে না এবং আপনি যদি কোনো ভিডিও ছাড়তে চান তাহলে এখানে ক্লিক করে সেই ভিডিওটা ছাড়তে পারবেন কিংবা নতুন কোনো ফলোয়ার্স যদি আপনার থাকে কিংবা আপনি যদি কাউকে ফলো করেন সেটাও আপনি এখানে দেখতে পাবেন এবং সেখানে পাবেন এটা ব্যবহৃত হয় যদি আপনার যদি এটা ব্যবহার করতে ভালো লাগে তাহলে অবশ্যই এটা আপনি হাইড না করে আনহাইড করে রাখবেন তাহলে আপনার ভালোই লাগবে যখন যখন আপনি অলস সময়টা কাটাবেন তখন এটা দেখে আপনার ভালোই লাগবে আমারও এটা খুব বেশি ভালো লাগে এবং লাইকি অনেক ভালো লাগে কেননা লাইকি ভিডিওতে অনেক কিছু ভালো অনেক ভালো ভিডিও দেখা যায় এবং আপনি মনে করেন অনেক সময় আছে যেগুলো আপনি সবার সাথে শেয়ার করতে পারছেন না লাইকি ভিডিওতে সেগুলো শেয়ার করা যায় সেলিব্রিটিও হওয়া যায় তো চলেন এখন আমরা বাকিগুলো সম্পর্কে জেনে নেই প্রাইভেসি প্রাইভেসিতে আপনি যদি কারোর সাথে চ্যাট করেন তাহলে আপনি লাস্ট সিনে শেষ শেষ সময়টুকু আপনি কী করেছেন কিংবা কী কী চ্যাট করেননি সেটা আপনি দেখতে পারবেন এখানে সেটা যদি আপনার এভরি ওয়ান থাকে তাহলে সে যার সাথে আপনি কন্ট্যাক্ট করেছেন সেও দেখতে পারবে এবং আপনিও দেখতে পারবেন আর যদি বডিতে ক্লিক করে থাকে তাহলে কেউই দেখতে পারবেন না মাই কন্ট্যাক্টসে থাকলে শুধু আপনিই দেখতে পারবেন সেভাবে অ্যাভেটার রেসিপশন এবং কস এগুলো সবগুলাতেই একই সেম এখানে আরও দেখতে পাচ্ছেন যে স্টোরিতে আপনি যেই কন্ট্রাক্টটা ইগনো করেছেন সেইটাও এখানে থাকবে যেটাকে আপনি ইগনো করেছেন ব্লক যেটা করেছেন সেইটাও এখানে থাকবে এবং প্রোফাইলে যদি আপনি যে যাকে ফলো করছেন কিংবা যে আপনাকে ফলো করছেন সে আপনার সেটাও আপনাকে শু করবে এবং আপনি কতটা লাইক পেয়েছেন সেটাও শু করবে সবার সবাইকে শু করবে তো এখন আমরা চলে যাই মিডিয়া অ্যান্ড স্টোরেজে মিডিয়া স্টোরেজে এইটাতে তেমন কিছুই না তাও এটা দেখে দেওয়া ভালো মিডিয়া স্টোরেজে স্টোরেজে যে দেখেন আপনার যে ফটো কিংবা ভিডিও যে কোনো কিছু কেউ যদি আপনাকে শেয়ার করে তাহলে অবশ্যই সেটা স্টোর হয়ে যাবে আপনার মেমোরিতে যে যদি আবার যদি এইটা যদি এখানে অফ থাকে তাহলে কিছুই আপনার স্টোর হবে না আপনার স্টোরেজে যে কোনো প্রকার ভিডিও কিংবা ফটো তো এটা আপনি ওপেন করে রাখবেন তাহলে যে কোনো সময় কাজে আসতে পারে এবং অটো ডাউনলোড অটো ডাউনলোডে যদি কোনো ভিডিও কিংবা কোনো ফটো আপনাকে কেউ দেয় তাহলে এখানে অটো ডাউনলোডে যদি থাকে তাহলে অনেক সময় আমরা ওয়াইফাই ইউজ করি তখন মোবাইল ডাটার ইউজ কম হয় তখন আপনি শুধু অনলি ওয়াইফাই দিয়ে রাখলেই চলে আর যখন আপনি ওয়াইফাই এবং মোবাইল ডাটা দুইটাই চালু রাখেন তখন আপনি ওয়াইফাই আর মোবাইল ডাটা দুইটা সিলেক্ট করেই রাখবেন তাহলে আপনার মোবাইল ডাটা যখন চালু থাকবে তখন সেটা আসবে ওয়াইফাই যখন চালু থাকবে তখন সেটা আসবে আর যদি টার্ন অফে দিয়ে থাকেন তাহলে কোনোটাই আসবে না ওয়াইফাই চালু থাকলেও আপনার কোনো ফটো আপলোড হবে না কিংবা ওয়া মোবাইল ডাটা চালু থাকলে কোনো ফটো ডাউনলোড হবে না তো এখন জেনারেলে চলে যায় জেনারেলেও তেমন কিছু না তাও অনেক কিছু কেননা আমরা যারা বাংলা কথা বলি কিংবা বাংলাদেশি তারা সবাই ইংরেজি থেকে বাংলাটাকেই অনেকেই মূল্য দেই তাও আবার এখন সবাই ইংরেজি ইউজ করে কিন্তু যারা বাংলা লেখাগুলো বুঝে না তাদের জন্য এটা সহজ কেন এখানে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যদি ইংলিশের হন ইংলিশ ভালোবাসেন তাহলে ইংলিশ তুর্কু তুর্কি হলে তুর্কি আরবি হলে আরবি আর যেহেতু আমরা বাংলা সেহেতু আমরা বাংলাই সিলেক্ট করি অনেকেই যারা ইংরেজি লেখাগুলো বুঝি না তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম এই যে দেখেন এখানে সব কিছু আমার বাংলা চলে আসছে চ্যাট আমার স্থান এক্সপ্লোর পরিচিতি সবগুলাই বাংলাতে লেখা আছে তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা কী এই একটা স্টোরি একটা স্টোরি যোগ করুন আপনার একটা স্টোরি যোগ করুন আপনি এখানে ক্লিক করে আপনার স্টোরি যোগ করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোনানে কী কোন জায়গায় কী আছে সো ভিউয়ার্স আর কিছুই নেই দেখানোর তো এখন বিদায় নিতে হচ্ছে তো বিদায় নেওয়ার আগে আমরা বলে যাচ্ছি যে এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে আমরা পরবর্তী ভিডিও পেতে আগ্রহী হই ধন্যবাদ সবাইকে